এখানে কোনো স্টুডেন্ট ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই যদি তারা সঠিকভাবে বা সঠিক গাইডলাইন মতো যদি কাজ করে তাহলে হান্ড্রেড পারসেন্ট সাকসেস হওয়া সম্ভব আর এখন দুই সালে এটা মেবি আগস্ট মাস না আগস্ট মাস এখন আমাদের যেহেতু ঈদ চলে গেছে সামনে ঈদ চলে গেছে এখন এই সময়টা শুধু নতুনদের জন্য পুরাতন ফ্রিলান্সাররা যারা আমরা আছি সত্যি কথা বলতে পুরাতন ফ্রিলান্সারদের কাজ খুব কম হচ্ছে এখন খুবই কম মানে চলার মতো টাকা ফাইবার থেকে আসতেছে তিরিশ চল্লিশ এরকম আসতেছে কিন্তু একটা করে অ্যাকাউন্ট থেকে কিন্তু নতুনদেরকে খুবই ভালো প্রায়োরিটি দিতেছে সেটা আমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবো কারণ নতুন যত গিক আছে দশটা বারোটা রিভিউ সবগুলো ফার্স্ট পজিশনে চলে আসছে আর পুরাতনরা সবাই লাস্টের দিকে ফাটাইয়ে দিছে ফাইবার ফাইবারের কিছু রোবোটিক সিস্টেম আছে যাদের মাধ্যমে ওই রোবোটিক সিস্টেমগুলাই কিছুদিন ধরেন ছয় মাস যদি নতুনদেরকে সামনের দিকে দেয় পরে আবার ছয় মাস একটু নতুনদেরকে একটু পিছিয়ে পিছিয়ে দেয় যে তুমি তোমরা একটু পিছিয়ে চলে যাও পুরাতনদেরকে একটু সুযোগ দেয় আবার ঠিক আছে সবাইকে মূলত একসাথেই ই করতে হয় কিন্তু সব ক্যাটাগরির গিকগুলো এরকম হয় না যেমন আমার আমরা যে ক্যাটাগরিতে কাজ করি ডিজিটাল মার্কেটিংয়ের ক্যাটাগরির কাজগুলো একটু গিকগুলো ধরেন কিছু গিক থাকবে এক থেকে তিন নাম্বার পজিশনে আবার কিছু গিক থাকবে ফার্স্ট পজিশনে আবার কিছু গিক থাকবে দশ নাম্বার পজিশনে কারণ হচ্ছে আমাদের গিকের উপর নির্ভর করবে কোন গিকটা কখন র্যাঙ্কের দিকে যাবে আর এটা নিয়ম হচ্ছে আপনার নির্দিষ্ট সময় ধরেন হচ্ছে ছয় মাস যদি আপনার গিক যদি ফার্স্ট পজিশনে থাকে তারপরে আপ ডাউন হবে হয় তিন নাম্বারে চলে যাবে নয় পাঁচ নাম্বারে চলে যাবে হয় দশ নাম্বারে চলে যাবে আবার যেটা আপনার গিকটা ধরেন ইনস্টাগ্রামের গিকটা আপনার ছয় মাস ফার্স্ট পজিশনে ছিল আবার এসিএর গিকটা লাস্ট পজিশনে ছিল দশ নাম্বার পজিশনে ছিল সেটা আবার ফার্স্ট পজিশনে চলে আসছে আবার ইনস্টাগ্রামেরটা লাস্ট পজিশনে গেছে সেজন্য আমরা একটা কাজ যদি শিখি তাহলে আমরা কখনোই কি সাকসেস হতে পারবো না আর হলেও খুব একটা বেশি দিন টিকবে না তো এটা হচ্ছে আমাদের website new life learning institute এখানে আমাদের টোটাল ডিজিটাল মার্কেটিংয়ের আমরা সার্ভিসগুলো যদি দেখি আমরা কি কি শিখব ধরেন এখানে দেওয়া আছে মোটামুটি এখানে কিছু সামথিং দেওয়া আছে যেমন ফেসবুক মার্কেটিং এটা এটা হচ্ছে অর্গানিক প্রমোশনের যেটা গ্রুপ পোস্টিংয়ের কাজ বলতে পারি এটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন এটার কাজ হচ্ছে ধরেন আমরা বিভিন্ন সময় ফেসবুকে যখন ব্রাউজিংয়ে ব্রাউজিং করি বা স্ক্রল করতে থাকি আমাদের সামনে বিভিন্ন ধরনের অ্যাড শো হয় বা প্রোডাক্ট শো হয় যেটা মূলত স্পন্সার লেখা থাকে উপরের দিকে ওইটা মূলত আমাদের মাধ্যমে অ্যাডভার্টাইজিং করা হয় ওই কাজগুলো আমরা করব। এখানে অনেক ধরনের অ্যাড ক্যাম্পেইন আছে যদি আমরা শিখি টোটাল পনেরো ষোলোটার মতো অ্যাড ক্যাম্পেইন আছে সবগুলোই আমরা শিখব এটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের কাজ আমি জাস্ট সংক্ষিপ্ত আপনাদেরকে বলে যাইতেছি তারপরে আমি দেখাবো কোনটার কীরকম চাহিদা আছে এটা হচ্ছে ইউটিউব মার্কেটিং ইউটিউবের সমস্ত সার্ভিসগুলো আমরা এখান থেকে দেখব একটা কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে এবং অ্যাডভান্স লেভেলের এসিও কাজ থাকতে পারে ভিডিও আপলোড করতে পারেন এই ক্লাসটা করে আপনারা সহজে ইউটিউব থেকেও আর্নিং করার পর্যায়ে চলে যেতে পারবেন মানে একটা ইউটিউবের কোর্সের ভিতরে যাবতীয় সব কিছু আছে এখানে এটা হচ্ছে ইউটিউব এসিও বলতে পারেন এটারই একটা শাখা আমি এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা এক এক সময় অনেক মানুষ আছে যেমন আমরা ইউটিউবে সার্চ করি বিভিন্ন কোনো কিছুর প্রয়োজন বা দেখার প্রয়োজন হলে আমরা ইউটিউবে সার্চ করি কিন্তু এটার গুগল অ্যাড করার কারণ হচ্ছে গুগলেও মানুষ আছে যারা সার্চ করে বিভিন্ন কোনো কিছু লেখলে ওই জিনিসগুলো খুঁজে বের করার জন্য লেখে থাকে তো গুগলে যদি ওই জিনিসটা যদি আমরা র্যাঙ্ক করাই থাকি র্যাঙ্ক করাই তাহলে কিন্তু আমরা ওইখান থেকে ভালো পরিমাণে ভিউ পেতে পারি এরকম যদি আমি একটা এক্সাম্পল দেই আমার ফার্স্ট ভিডিও একটা ভাইরাল করছিলাম মূলত আমি ইউটিউবের গুগলের এই জায়গায় নিয়ে আসা মূলত ওই গুগল র্যাঙ্ক করানোর মাধ্যমে আমার এই একটা চ্যানেল মনিটাইজেশন করা আছে আর্জেট ফটো এডিটিং এখানে এ মাসে মোটামুটি একশো সাত দুইশো সাত ডলার ইনকাম হয়েছে এটা বললে বিশ্বাস করবেন না এটা এক ধরনের কাজ এটাও আমি আপনাদেরকে শেখাবো সমস্যা নাই আমি যদি আমাদের ভিডিওটা দেখাই এটা আমি অনেকদিন আগে কাজ করতাম এখন আর কাজ করি না তো আমি একটু দেখাই দেখেন আমার এই ফার্স্ট ভিডিওটা আমার এখানে প্রায় ভাইরাল হয়ে গেছে বাউন্ন হাজার ভিউ হয়েছে এটা মূলত আমি গুগলের ফার্স্ট পজিশনে এনে রাখছিলাম বিদায় এই ভিডিওটা আমার ভাইরাল হয়েছে ফার্স্ট ভিডিওটাই দেন তারপরে অনেকগুলো ভিডিওস আছে এই একটা ভিডিওস আছে এটা কিন্তু ভাইরাল হয় না আমি ওই কাজগুলো করি নাই আবার এই গোটা আবার অটোমেটিকলি হয়ে গেছে কিন্তু এই ভিডিওটাই আমি র্যাঙ্ক করাইতে পারছিলাম এখন র্যাঙ্ক করানো একদম সহজ আর এই চ্যানেলটা যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এই চ্যানেল বেশি না মাত্র একশো নব্বইটা সাবস্ক্রাইবার আছে আর্নিং না দেখাইলে আপনাদের আবার মোটিভেশন হবে না ঠিক আছে আর্নিং দেখাই এটা কাজ শুরু করছি আগামী মাসের শুরু করছিলাম আমরা মনিটাইজেশন পাওয়ার সাথে সাথে আমাদের চলতেছে এ মাসে অর্ডার চলছে এ মাসে দেখেন একশো চুয়ান্ন ডলার আর্নিং হয়েছে টোটাল আর্নিং যদি আমি দেখি লাইফ টাইম আর্নিং দেখেন মোটামুটি দুইশো ষাট ডলার ইনকাম হয়েছে আমরা পঁচিশ তারিখে গত মাসের মানে ওই মাসের আমরা পঁচিশ তারিখে আমরা এটা মনিটাইজেশন পাইছিলাম ওই মাস দিয়ে টোটাল আমরা দুইশো সাত ডলার আর্ন করছি এই চ্যানেল থেকে মাত্র ভিউ হয়েছিল গত মাসে যদি আপনাদেরকে দেখাই আঠাশ দিনের হিসাবে সতেরোশো বিয়ে আর্নিং হয়েছে একশো চুয়ান্ন ডলার আর এক হাজার বিয়ে আসলে ডলার দেয় হচ্ছে এক থেকে দুই ডলার সর্বোচ্চ কিন্তু আমরা একটা সিস্টেম আছে সেই সিস্টেমে কাজগুলো করতেছি এখনই না আগে আপনাদেরকে শিখতে হবে সমস্ত ডিজিটাল মার্কেটিং তারপরে আপনারা যদি কাজ করেন মন মানসিকতা থাকে কাজ করার মার্কেটেও কাজ করবেন পাশাপাশি এই ধরনের কাজ করলে আপনারা মাসে যদি একটা চ্যানেল থাকে মাসে অনায়াসে বিশ হাজার টাকা ইজিভাবে ইনকাম করতে পারবেন শুধু এই কাজটা শিখলে এই কাজটা আপনাদেরকে ফ্রিতে শেখাবো সমস্যা নাই কিন্তু আপনাদের যেটা করতে হবে আপনি আগে ডিজিটাল মার্কেটিং ফুলভাবে শিখতে হবে শিখলে তারপরে আমরা ওই কাজগুলো শেখাবো আর আমাদের এখানে একটা সিস্টেম আছে আজকে আপনারা যদি ডিজিটাল মার্কেটিং শিখান শুরু শুরু করি আমরা আমাদের যতদিন না ডিজিটাল মার্কেটিং শেষ হচ্ছে আপনারা কন্টিনিউ ক্লাস করবেন ডিজিটাল মার্কেটিং শেষ হওয়ার পরে আপনাদের যদি কোনো শেখার আগ্রহ থাকে অন্য কিছু হতে পারে web development app development graphic design others other যদি কোনো সার্ভিস শেখার প্রয়োজন থাকে আমাদেরকে বলবেন আমরা ওগুলো ফ্রিতে শেখাবো শুধু আপনারা মাসে একটা ফি আছে এক হাজার টাকা জুম ফি ওইটা দিয়ে দিবেন তাহলে আপনারা ওই কাজ কোর্সগুলো করতে পারবেন কোনো আর কোনো টাকা পয়সা লাগবে না তো এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবার আসি হচ্ছে আমি এখানে দেখেন টোটাল সার্ভিস আছে বিশ থেকে ছাব্বিশটার উপরে আরও এক্সট্রা অনেক ক্লাস আছে সেটা অ্যাড করা হয় নাই আপনারা ক্লাসের ভিতরেই দেখতে পারবেন তো আমি প্রথমে আমরা যদি দেখি ফাইবারে কোনগুলো সার্ভিস ট্রেন্ডিংয়ে আছে আমি যদি একটু ফাইবারে যাই আপনারা যে কাজগুলো শিখবেন প্রথমে আমরা যে কাজগুলো শিখব যেগুলো কাজ ফাইবারে সব থেকে বেশি চলে ওই কাজগুলো আমরা আগে শিখব কারণ আমাদের সবারই আর্নিং দরকার প্রথম অবস্থা আর্নিং না হলে আসলে কাজ করার মন মানসিকতা কমে যায় তো আমি যখন উনিশের দিকে ফ্রিলান্সিং শুরু করি তখনও আমার ফার্স্ট প্রথম আশা ছিল আর্নিং করা কারণ আর্নিং করলেই আসলে মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় যদি আপনি পাঁচ টাকাও আর্নিং করেন এখান থেকে তাহলে কিন্তু আপনার এখানে পুরা মানে এখানে পুরা ফোকাস করবেন আপনি সম্পূর্ণভাবে ফোকাস করতে পারবেন যা আপনি যদি আর্নিং না করতে পারেন তাহলে আসলে ফোকাস কমে যায় কিন্তু এখানে আপনাকে লেগে থাকতে হবে ফার্স্ট টাইম আপনাকে লেগে থাকতে হবে শিখতে হবে কষ্ট করতে হবে যদি কষ্ট করেন আপনি হান্ড্রেডে হান্ড্রেড সাকসেস হবেন যদি কষ্ট করেন আর যদি মনে করেন না এখান থেকে আমার হবে কি না হবে না এরকম মন মানসিকতা রাখা যাবে না আপনার ফার্স্ট নিশ থাকতে হবে যে আপনি এখান থেকে সাকসেস হবেন সবাই পারলে আপনি পারবেন না কেন আমি দেখাই ইনস্টাগ্রামের একটা সার্ভিস দেখাই ইনস্টাগ্রাম মার্কেটিং ইনস্টাগ্রাম প্রমোশন বা মার্কেটিং যেটাই লেখেন এখানে সার্ভিস আছে নয় হাজার নয় হাজার আটশো সার্ভিস আছে এবার অনলাইনে যদি দেখি তাহলে আপনার প্রতিযোগী দেখেন এক হাজার এটা আরও ছয় মাস আগে আরও অনেক কম ছিল তিন হাজার সার্ভিস ছিল এখন অনেক কমে আসছে এগুলো আরও বাড়তেছে আপনাদের প্রতিনিয়ত ফ্রিলান্সার এখানে প্রতিদিন বাড়তেছে এবার দেখেন আমি একটা সার্ভিস ওপেন করি এটা টপ লিডের সেলার হয়ে গেছে দেখেন সতেরোটা কাজ এখন বর্তমানে রানিং আছে সতেরোটা তিনি কি কাজ করতেছে আমরা যদি একটু তার অ্যাকাউন্টটা দেখি তিনি দুই সালে আসছে কিন্তু আসলেই চোদ্দো সালে আসছে কিনা এটা বলা যাচ্ছে না পাকিস্তানি সেলার দেখেন তিনি শুধু সার্ভিস দিতেছে হচ্ছে ইনস্টাগ্রাম প্রমোশন বা মার্কেটিং যেটাই বলেন না কেন এখন তিনি আসছে দুই সালে তিনি কাজ করছে চারশো বাষট্টিটা শুধু রিভিউ পাইছে আরও এক্সট্রা অনেক কাজ করতে পারে কিন্তু টপ পিলিটের সেলার মোটামুটি দশ হাজার ডলার ইনকাম করলে টপ পিলিটের সেলার হওয়া যায় তার মানে কিন্তু তিনি এখন এখান থেকে ভালো পজিশনে কাজ করতেছে একটু আমরা তার সার্ভিসটা দেখি সতেরোটা সার্ভিস যদি আমরা স্ট্যান্ডার্ড বেসিক এবং প্রিমিয়াম এখানে টোটাল তিনটা প্যাকেজ থাকে এটা হচ্ছে সব থেকে ছোটো এটা হচ্ছে মানে বড়োর থেকে ছোট এবং ছোটোর থেকে বড় মাঝারি স্ট্যান্ডার্ড এটা হচ্ছে একশো ডলার এটা হচ্ছে প্রিমিয়াম এটা হচ্ছে একশো বিশ ডলার সব থেকে বেশি হায়ার হয় এই প্যাকেজটা স্ট্যান্ডার্ডে সব থেকে বেশি হায়ার হয় যদি আমরা এখানে যদি একশো ডলার করে যদি ধরি অ্যাভারেজ তারপরে কিন্তু তার সতেরোশো ডলারের কাজ বর্তমানে কিন্তু রানিং আছে প্রায় এক লাখ সত্তর হাজার ষাট হাজার পঞ্চাশ হাজারের মতো কাজ কিন্তু রানিং আছে কিন্তু তিনি কিন্তু প্রতিদিন এই সার্ভিসটা দিতেছে মানে প্রতিদিন ডেলিভারি দিতেছে কাজগুলো আমরা যদি তার সার্ভিসটা থেকে মোস্ট রিসেন্ট কবে ডেলিভারি দিছে আট আওয়ার আগে সার্ভিস একটা ডেলিভারি দিছে এক উইক আগে দিছে ওকে এক উইক আগে এক উইক আগে দেখেন অনেক কিন্তু এই মাসে মধ্যে অনেকগুলো কাজ ডেলিভারি দিয়েছে এই একটা সার্ভিস দেখলাম একজন কাজ করছে কি একজন কাজ করছে হচ্ছে একশো পঁচিশটা এরাও টপ রিলেটেড সেলার নয়টা নয়টা কাজ বর্তমানে রানিং আছে এবং স্ট্যান্ডার্ড হচ্ছে দেড়শো মানে পঞ্চাশ ডলার আর কি মোটামুটি তার পাঁচশো যদি আবার ধরি পাঁচশো পঞ্চাশ হাজার টাকার কাজ রানিং আছে এবার আমি অনলাইন ছাড়াই দেখি এই একটা কাজ আছে এবার আসি হচ্ছে এই একটা দেখি আমরা কয়েকটা কাজ দেখব বেশি না এই একজনের চলে এগারোটা দশ ডলার করে এবং ষাট ডলার করে ধরলে মোটামুটি ছয়শো ডলারের কাছাকাছি কাজ রানিং আছে এই একজন এই একজনের বর্তমানে কাজ রানিং আছে একশো সাতাশিটা আর তার বেসিক প্যাকেজই শুরু হয়েছে নব্বই ডলার থেকে স্ট্যান্ডার্ড যদি আমরা ধরি একশো দেড়শো মানে একশো পনেরো ডলার আর প্রিমিয়াম যদি ধরি একশো চল্লিশ ডলার যদি আমরা এই সার্ভিসটা ক্যালকুলেশন করি যদি আমরা ক্যালকুলেটর করি এখানে যদি আমরা ধরি অ্যাভারেজ একশো সাতাশিটা ওয়াটার একশো সাতাশি গুণন যদি আমরা স্ট্যান্ডার্ড দিয়েছি একশো পনেরো ডলার করে একশো পনেরো ডলার বর্তমানে তার একুশ হাজার একুশ হাজার ডলারের কাজ বর্তমানে রানিং আছে একুশ হাজার পাঁচশো পাঁচ এবার যদি বর্তমানে গুণন করি এটা দিয়ে প্রায় এখন ধরতে গেলে একশো টাকা ডলারই লোকাল মার্কেট একশো বিশ টাকা করে ডলার হয় নিরানব্বই টাকা করে যদি ধরি আমরা লোকাল মার্কেটে নিরানব্বই টাকা করেই ধরি নিরানব্বই টাকা ওকে আজকের ডলার রেটটা দেখি ব্যাংকে কত করে দিতেছে dollar dollar rate sorry sorry sorry okay আজকে চুরানব্বই টাকা করে বর্তমানে চলতেছে আমরা যদি একুশ হাজার পাঁচশো পাঁচ ডলার যদি ধরি বাংলা টাকায় একুশ হাজার পাঁচশো পাঁচ ডলার তাহলে বর্তমানে তার এগারো লক্ষ টাকার প্লাস কাজ চলতেছে এগারো লক্ষ টাকার কাজ বর্তমানে চলতেছে নাকি আরও বেশি হিসেব কি গোলমোল হইল নাকি ওকে একক দশক শতক হাজার উজুক লক্ষ নিযুক ওকে এগারো লক্ষ টাকার কাজ বর্তমানে রানিং আছে তার মানে তার যদি এগারো লক্ষ টাকার এর থেকে বেশি কাজ রানিং থাকে তাহলে আপনি এরকম একটা সার্ভিস যদি লঞ্চ করেন আপনার তো দুইটা বা একটা কাজ রানিং থাকবে এটা কি অবাস্তব তিনি আসছে কত সালে দেখেন উনিশের দিকে আসছে কোন দেশি তিনি হচ্ছে অস্ট্রেলিয়া তিনি দুইটা সার্ভিসই দিতেছে শুধু ইনস্টাগ্রাম আর হচ্ছে টিকটক কি দিবে ফলোয়ার বাড়ায় দিবে মানে পেজ ম্যানেজমেন্টের কাজ করবে এবার আসেন আমরা যে কাজটা শিখব এটা হচ্ছে একটা কাজ দেখালাম আমি ইনস্টাগ্রামের এখন যদি তার একশো সাতাশিটা কাজ রানিং থাকে আপনার তো একটা থাকবে দুইটা থাকবে প্রথম অবস্থায় আর দেখেন প্রতি ঘন্টায় ঘন্টায় ডেলিভারি দেওয়ার কথা একদিন প্রতিদিন ডেলিভারি দিতেছে এখন তিনি আসতে হচ্ছে উনিশের দিকে এসে যদি তিনি কেরিয়ার এই এই পর্যন্ত যদি কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারে তাহলে আপনারা কেন পারবেন না সেম কাজগুলো আপনি শিখবেন ওদের বেশি চলতেছে এই একজন যদি দেখি এই একজন মেয়ে তার দেখেন তেপ্পান্নটা কাজ চলতেছে এই একজন যদি দেখি তেপ্পান্নটা ওকে দেখেন সবারই মোটামুটি এখানে কাজ রানিং আছে খুবই হাইলি কাজ ষোলোটা তো আপনি যদি এরকম একটা সার্ভিস লঞ্চ করেন আশা করি তো আপনারও একটা হলেও কি অর্ডার থাকবে তো এই একটা দেখলাম আরেকটা সার্ভিস আছে এটা হচ্ছে ইউটিউব ইউটিউব প্রমোশন ইউটিউব যদি ওই সার্ভিসটা প্রমোশন লেখার কোনো জায়গায় লেখা যায় না লেখলে একটু সমস্যা করে অ্যাকাউন্টে প্রবলেম হয়ে যায় কিন্তু এই সার্ভিসটা সিস্টেম করে দিতে হয় আর কি এখানে দেখে পনেরো হাজার সার্ভিস কি পরিমাণ মানুষ এদিকে ঝুঁকছে তো দেখেন দশটা একজন বিরানব্বইটা কাজ করে ফেলছে কত তারিখে আসছে তিনটা কাজ রানিং আছে আসছে কততে উনিশের দিকে আসছে তিনশো পনে পঞ্চাশটা শুধু রিভিউ পাইছে লেভেল টু সেলার বর্তমানে লেভেল টু সেলার তো এখানে যারা কাজ করে মোটামুটি সবাই কম বেশি দুই দিন আগের পাশে লেগে থাকলে সাকসেস হবে দেখেন তেইশটা অর্ডার বর্তমানে রানিং আছে এই একটা কাজ ট্রেন্ডিং আছে আমরা যতগুলো কাজ শিখব সবগুলো কাজেরই ডিমান্ড খুবই বেশি খুবই বেশি বলতে খুবই বেশি আমরা মোটামুটি দুইটা কাজ দেখলাম তারপরে দেখেন আরও এখানে যদি এসিওর কাজ দেখেন এখান থেকে আমি এসিওর কাজ দেখাই লিঙ্ক বিল্ডিংয়ের কাজ দেখাই ওকে লিঙ্ক বিল্ডিংয়ের কাজ দেখাই ধরেন সোশ্যাল ব্যাকলিং অথবা সোশ্যাল মিডিয়া ব্যাকলিংয়ে ওকে ব্যাকলিং এগুলো কাজ বর্তমানে খুবই হাইলি চলতেছে আর এসিও যদি দিয়ান তাহলে তো কোনো কথাই নাই এসিওর আমাদের বাংলাদেশি সেলার খুবই কম নাই বললে চলে এখানে একটা করে গিগ যদি আপনারা ফালায় রাখেন তারপরে দেখা যাবে মাসে একটা করে প্রজেক্ট আসবেই তো এই একটা যদি দেখি এসিও ব্যাকলিং অথবা এসিও ডু ফলো ব্যাকলিং যাই লাগেন না কেন একই কথা একুশ হাজার সার্ভিস তো এবার দেখেন এখানে আমরা এই সার্ভিসটা দেখি ওপেন করে দেখি একটা রানিং আছে আর এগুলো কাজ যারা করতে আসবে তারা কিন্তু একদিনের জন্য হয় না এসিও সার্ভিসগুলো হচ্ছে লং টাইম মিনিমাম যদি আপনাকে কাজ করায় তাহলে আপনাকে কমসে কম ছয় মাস কাজ করাবেই একটা বায়ার যদি এসিওর কাজ করায় তাহলে আপনাকে ছয় মাস করাবেই কাজ কারণ তার একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাতে গেলে মিনিমাম একটা রেজাল্ট আনতে গেলে তার ছয় মাস সময় লাগবে তো এখানে দেখেন এই ক্যাটাগরি এসিও টু ফলো লিখলে অনেক সার্ভিস আসতেছে একুশ হাজার কিন্তু এখানে এত আসার কথা না ডু ফলো ব্যাকলিং আমরা ডু ফলো ব্যাকলিং লিখে সার্চ করলে আরও কম আসবে এই লোকটা টু ফলো ব্যাকলিং দিতেছে আমরা মূলত এগুলোই করব যতগুলো কাজ আছে সবগুলো করব এখন দেখেন উনআশিটা কাজ বর্তমানে রানিং আছে ছিয়ানব্বই ডলার করে যদি ধরি তাহলে হিসাব করে দেখেন উনআশি প্রায় সাত থেকে আট লক্ষ টাকার কাজ চলতেছে এখানে দেখেন একশো বারোটা কাজ রানিং আছে আমরা এইগুলো কাজই আমরা শিখব যেগুলো কাজ প্রথমে ট্রেন্ডিংয়ে আছে ওইগুলোই আমরা শিখব ফার্স্ট তারপরে আমরা বাকিগুলো আস্তে আস্তে শিখব এবার আসি হচ্ছে আমরা কিভাবে কাজ শিখাবো ধরেন আজকে আমাদের ফার্স্ট ক্লাস হলো এসিও এসিওর উপর এসিওর ধরেন ডু ফলো ব্যাকলিং হতে পারে অ্যানকর টেক্স ব্যাকলিং হতে পারে প্রোফাইল ব্যাকলিং হতে পারে একটা ম্যাপ তৈরি করা হতে পারে মানে টোটাল একটা এসিও সার্ভিস e যদি আমরা শিখি আজকে আজকের ক্লাসে আমরা এসিও সার্ভিস শিখব দ্বিতীয় ক্লাসে আমরা শিখব হচ্ছে এই সার্ভিসটা নিয়ে আমরা সবাইকে তো হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক দিয়ে দিব দিয়ে দেওয়ার পর সবাই যদি এটা পরিপূর্ণভাবে করতে পারে আমাদের দ্বিতীয় ক্লাসে হবে ফাইবার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট তৈরি করা এবং তৃতীয় নাম্বার ক্লাসে মূলত আমরা গিকটা পাবলিশ করব। চতুর্থ ক্লাসে আমরা দেখব গিক সমস্ত কিছু যদি কোনো জায়গায় ভুল হয় সেটা আমরা কারেকশন করে দিব কারো যদি কোনো জায়গায় প্রবলেম হয় সেটা সলভ করে দিয়ে আমরা মানে একটা করে ক্লাস হবে আর একটা করে গিক পাবলিশ হবে এইভাবে কাজ করলে আমাদের এই মাস মানে মাসের মধ্যে আমাদের ফাইবার মোটামুটি মার্কেট প্লেসের আমাদের অভিজ্ঞতা হয়ে যাবে পাশাপাশি আমরা মার্কেট প্লেসে কাজও করতে পারবো আমরা কাজও শিখব একসাথে আমরা দুইটা করব যাতে আমরা পরবর্তীতে কাজ শেখার পরে যেন আমাদের বসে না থাকতে হয় যে তিন মাস পরে কাজ মানে তিন মাস ভরে ভরে কাজ শিখবো তারপরে আমরা একটা সময় যা মার্কেট প্লেসে নামবো তিন মাস পরে তখন আসলে কিছুই করা যাবে না আমরা কাজ শেখার পাশাপাশি মার্কেট প্লেসে কাজ করব। এবং যদি কারো ইচ্ছা থাকে সাব কন্ট্রাক্টের কাজগুলো করতে পারবেন মোটামুটি আমরা তাহলে এখান থেকে সাকসেস খুব দ্রুতই পাব আর সবসময় আপনারা হোমওয়ার্কগুলো করবেন হোমওয়ার্কগুলো করলে যেটা ভালো হয় আপনাদের একটা প্রুফ থাকবে প্রুফগুলোর মাধ্যমে যদি কোনো বায়ার যদি বলে যে তোমার আগের কোনো অভিজ্ঞতা আছে কিনা তাহলে আপনারা ওই অভিজ্ঞতা নিয়ে বা মানে ওই স্ক্রিনশটটা দিলে বায়ার বুঝবে যে আপনার অভিজ্ঞতা আছে তাহলে আপনার কাজটা পাওয়া খুব সহজ হয়ে যাবে তো এবার আসেন যদি কারো কোনো কোশ্চেন থাকে আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে বলতে পারেন আমি যতটুকু পারি ট্রাই করব আপনাদেরকে প্রশ্নের উত্তর দিতে কারো কোনো প্রশ্ন আছে বলেন বলেন একে একে বলেন শুরু করেন হ্যাঁ সালমাফা বলেন ঋত্বিক জান্নাত আমি কি আছি হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন ভাইয়া হ্যাঁ কে বলছেন আমার কোশ্চেন ছিল আমি ঋতিক হ্যাঁ ওকে জি ভাইয়া আমার কোশ্চেন ছিল যে আমি যে আগে ফাইবারের একটা গেম পাবলিশ করছিলাম ওটা হচ্ছে নাকি ডিলিট করতে আপনি বলছি মানে রেকর্ড দিছিলেন আমাকে একটা ওকে আমি বলি এখন আপনার গিগ হ্যাঁ। যদি অ্যাকাউন্টটা যদি ছয় মাসের পুরানো হয় ঠিক আছে তাহলে আর ওই অ্যাকাউন্টে কাজ করা ঠিক হবে না যদি ভেরিফাই না করা থাকে ওইখানে আপনি যে কোনো একটা লোগো অথবা ফটো দিয়ে আপনার ছবিটা মুছে ফেলেন মুছে ফেলে আপনার নিজের নামে অ্যাকাউন্ট না করে আপনার ফ্যামিলির আদার্স মেম্বার হয় মেয়ে লোক দিয়ে মানে মেয়ে মানুষের অ্যাকাউন্ট করেন দ্রুত কাজ পেতে গেলে মেয়ে মানুষের অ্যাকাউন্টটা খুবই কার্যকরী আর যদি ওটা যেহেতু ছয় মাস হয়ে গেছে মোটামুটি ওইটাতে গিক দিলে র্যাঙ্ক করতেও পারে নাও করতে পারে রিস্ক নেওয়া তো দরকার নেই আমাদের তাই না তো নতুন অ্যাকাউন্টে কাজ করে নতুনভাবে ফ্রিলান্সিং শুরু করি আমরা পরবর্তীতে আমরা এই অ্যাকাউন্টটা যদি চাই আমরা পরবর্তীতে ব্যবহার করব সমস্যা নাই আগে আপনার একটা অ্যাকাউন্ট লেভেল অন হোক তারপরে আমরা করব ঠিক আছে আরও কোশ্চেন কোশ্চেন না ডিলেট করা দরকার নাই ওইটা যেরকম আছে ওইরকমই থাকবে আপনি নতুন অ্যাকাউন্ট করবেন আজকের ক্লাসে আমি আপনাদেরকে এই ভিডিওটা দিয়ে দিব এটা তো আসলে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস আপনাদেরকে ভিডিও একটা ভিডিও দিয়ে দিব যে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হয় ওই অ্যাকাউন্টটা মানে ওই ভিডিওটা দেখে জাস্ট অ্যাকাউন্টটা করবেন বাকিগুলো আমি দেখে নেক্সট ক্লাসে আমরা কাজের ক্লাস করব ঠিক আছে তাহলে আমরা খুব দ্রুত আগেতে পারবো আর কোনো কোশ্চেন আচ্ছা হ্যাঁ সালমাপা বলবেন কিছু হ্যালো কারো কোনো প্রশ্ন নাই হ্যালো হাসিবুর হ্যাঁ শুনতে পাচ্ছি মানে বলছিলাম যে এর আগে আসলে ওই যে একটা অ্যাকাউন্ট করছিলাম বাট মানে সাজানো হয় নাই আসলে মানে জাস্ট অ্যাকাউন্টটা ই করা হয়েছে কোনো কিছু সাজানো হয় তো আসলে ওতে কি করবো না ওটা এখন যদি আপনার ভেরিফাই করা হয়েছে কি ওই অ্যাকাউন্টটা মানে আপনি কি কোনো অর্ডার পাইছিলেন কোনো কি অর্ডার পাইছিলেন মানে ওকে যদি যদি মনে হয় যে আপনার অ্যাকাউন্টটা এখনো প্রপারলি সেট আপ না হয়ে থাকে তাহলে আপনি ওই অ্যাকাউন্টে কাজ করতে পারেন ওটা কি মেয়ে মাসের অ্যাকাউন্ট না মেয়ে মানুষের ও ও ম্যান অ্যাকাউন্ট হলে হ্যাঁ, সমস্যা প্রোফাইলের যে পুরো ডিটেইলসটা সাজাবো আপনার তো হচ্ছে রেকর্ড আমি দেখলাম ফাইবার অ্যাকাউন্ট ওকে ওকে তাহলে আজকে থেকে আমাদের ক্লাস হবে মূলত আজকে হচ্ছে সোমবার না তো আমাদের ক্লাস হবে প্রতি শনিবার সোমবার বুধবার শনিবার সোমবার বুধবার এই তিন দিন ক্লাস হবে আর আমরা বৃহস্পতিবার দিন আমরা দেখা যায় রাতে অথবা শুক্রবার দিন রাতের বেলায় আমরা সারা রাতি মূলত আমরা জমে থাকি আড্ডা দেই চাইলেও ওইগুলোতে আসলে কথাবার্তাই হয় কোনো কাজ শেখানো হয় না হয়তো টুকটাক হয়তো কোনো কিছু জানা থাকলে কেউ জিজ্ঞাসা করলে সেটা আসলে সলভ করা হয় বা ওই বিষয়টা নিয়ে আলোচনা করা হয় এরকম তো অন্য অন্যবারে চাইলে জয়েন হতে পারেন না চাইলে নাও হতে পারেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার মনে হয় যে যেহেতু এই মাঝখানে আমাদের আবার ক্লাস হচ্ছে আজকে সোমবার যেহেতু বুধবারে ক্লাস হচ্ছে তাহলে আপনারা ফাইবার অ্যাকাউন্টটা যে যা পারেন আমি ভিডিওটা আবার দিয়ে দিব ফাইবার অ্যাকাউন্টটা করে ফেলেন আর এই ক্লাস টাইমটা মানে ক্লাস টাইম বাদে যে সময়টা আছে এই টাইমে বলবেন যে ভাই আমার এই জায়গায় প্রবলেম আপনারা এই জায়গায় আমাকে সলভ করে দেন বা অ্যাকাউন্টটা চেক করে দেন বা গিকটা চেক করে দেন তাহলে কিন্তু সবার জন্যই ভালো হবে ঠিক আছে ওকে ঠিক আছে আরও কোনো কোশ্চেন কোশ্চেন আছে আপনারা ওকে তাহলে আপনারা সবাই নতুনভাবে অ্যাকাউন্ট করবেন আর জান্নাত আপু আছেন জান্নাত আপুর তো অ্যাকাউন্ট তৈরি করাই আছে ওকে যাই হোক তোমল তো কথাই বলে না কথা বলতেছে না হয়তো বুঝতে পারতেছে না যাই হোক ও টনসিল হয়েছে আর কি ওকে যাই হোক শীতে টনসিল হয়েছে ওকে যাই হোক আমরা এখানে যতটুকু বুঝতে পারলাম তো আমাদের এইভাবে কাজ করলে আমরা প্রথম ক্লাস নিব হচ্ছে আমরা প্রথম আপনারা ইনস্টাগ্রাম করতে পারেন অথবা ইউটিউব মার্কেটিংটা সার্ভিসটা আমরা করতে পারি আমার মনে হয় প্রথম ইউটিউব সার্ভিসটা দেওয়াই বেটার হবে ইউটিউবের যাবতীয় যা কিছু আছে হ্যালো আচ্ছা ভাইয়া তাহলে আমরা প্রথম ক্লাস শুরু হবে আমাদের ইউটিউবে আপনারা আপাতত কালকের ভিতরে অ্যাকাউন্টগুলো সেট করে ফেলেন কোনো জায়গায় প্রবলেম হলে আমাদেরকে মেসেজ করবেন গ্রুপে আমরা অল টাইম রাত দিন শুধু সকাল ছয়টার থেকে শুরু করে দশটা এগারোটা পর্যন্ত থাকি না আমি থাকি না আর আমার আদার্স মেম্বার যে যেমন হাসিবুর আছে কোনো বিষয়ে সমস্যা হলে ওরা সলভ করে দিবে আর ওই টাইমে আমরা ঘুমাই আর সারা রাত যে যে কোনো সময় মেসেজ করলে বাইরে মেসেজ করলে আমাদের খালে মেসেজ করবেন সাথে সাথে আমরা আইসা ডুম জুমে আইসা আপনার বাইরের সাথে কথা বলবো কথা বলে কাজটা নেওয়ার চেষ্টা করব। আর সাপোর্ট অল টাইম চলবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন ঠিক আছে ওকে তাহলে আজকের মতো আমরা আচ্ছা শেষ করি না আচ্ছা। ওকে ঠিক আচ্ছা আছে ওকে আল্লাহ হাফেজ